नाम पढ़ो मोमिन कन रोजारा खो न छाड़ते हबे एक दिन दुनिया खाना रोजा रखो मोमिन কেন নামাজ পড়ো না ছাড়িতে হবে একদিন দুনিয়া খানা তিন দিনের দুনিয়াই আসিয়া মমিন তিন দিনের দুনিয়াই আসিয়া মমিন কেন বেড়াও এত রঙ্গে ও ভাসিয়া রোজা রাখো মমিন কেন নামাজ পড়ো না ছাড়িতে হবে একদিন দুনিয়া খানা নামাজ পড়ো মোমিন কেন রোজা রাখো না ছাড়িতে হবে একদিনে দুনিয়া খানা তিন দিনের দুনিয়ায় আসিয়া মোমিন তিন দিনের দুনিয়ায় আ আসিয়া মমিন কেন বেড়াও এত রঙ্গে ও ভাসিয়া আবার নাহি নিবে দুনিয়া ও জনম পাওয়া গেছে হা হাদিস এবং কোরআনে দুরুদ পড়ো মোমিন নাবির নামে দুরুদ পড়ো মোমিন নাবির নামে শাফাত করিবেন নবী হাসরের ময়দানে কিয়াম পড়ো মুমিন নবীর ওই নামে কিয়াম পড়ো মুমিন নবীর ওই নামে শাফাত করিবেন নবী হাসরের ময়দানে আমার দয়ার নবী নাবির রাজা আমার দয়ার নবী নাবির রাজা সবাই যে চাই হাসরের ময়দানে ইসারা নামাজ পড়ো মোমিন কেন রোজা রাখো না ছড়িতে হবে একদিনে दुनिया खाना